যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির পরিচয় লাভ করতে চাও তবে দেখো লোকটা রাস্তা আল্লাহ তালার দেয়া ওয়াদার উপর বেশি না মানুষের দেয়া আশ্বাসের উপর যদি হৃদয় মনের পরিচ্ছন্নতা অর্জন করতে চাও তবে দুই চোখের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো কেননা দৃষ্টির মাধ্যমে শয়তান মানুষের অন্তর্দেশ পর্যন্ত অনুপ্রবেশের সর্বাপেক্ষা সহজ পথটি দিয়ে থাকে ক্রোধের সৃষ্টি হয় প্রথমে মানুষের অন্তর্দেশে পরে তার বহিঃপ্রকাশ ঘটে আর দুঃখ দুশ্চিন্তার সৃষ্টি হয় বাহ্যিক কারণে পরে তা অন্তরে শিকড় কাটতে শুরু করে আল্লাহ তালার পরিচিতি লাভের সৌভাগ্য যার ঘটেছে সে ব্যক্তির পক্ষে সাধারণ মানুষের সাথে মেলামেশা দারুণ বিরক্তিকর ব্যাপার হয়ে থাকে